মাঝারে রাগব ছেড়ে দিব না বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো মাথায় রাখবো মাথায় রাখবো ছেড়ে জলম ভুবনে আসলেই ভাবো ছেড়ে